Hi friends, welcome back to my channel. This is Simi and you are watching my channel Crazy Simran. So friends, আমাদের আমার সাথে দুটো নচ্ছার এক দুটো ছেলে আছে হ্যাঁ আমি রেগে আছি অনেক রিজনে কেননা আমার একটু বেরোতে আজকে লেট হয়েছে ও তার আগে সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো আজকে আমার আমার বয়ফ্রেন্ড আর তার যে ফ্রেন্ড সামির তার সাথে বাইরে একটু আড্ডা মারা প্ল্যান ছিল তার আগে বলে দিই আমি আজকে একটা অসম্ভব মানে বাজে সিচুয়েশান থেকে ক্রস হয়েছি আমার ডগিকে নিয়ে ওয়ালি আমি তখন সানস্ক্রিন মাখছিলাম সকাল অবধি ঠিক ছিল তারপর দেখি আমার ওয়ালি না প্রচণ্ড শেক করছে মানে থরথর করে কাঁপছে তারপর দেখি নেতিয়ে যাচ্ছে বডি হার্ড হয়ে গেছে আমি চিৎকার করি চিৎকার করে মা বাবাকে ডাকি তো বুঝতে পারছিলাম না কী হয়েছিল মারাত্মক ঘাবড়ে যাচ্ছিলাম সো তারপর ডাক্তারকে কল করা হলো ডাক্তার বলল গ্যাস হয়ে এরকম হয়ে গেছিলো হাত পা টিপে দিয়ে এখন ঠিক আছে হ্যালো সো গাইজ শুনতেই পারলে মানে রাস্তায় কমেন্ট করা যায় না এদের I don't care by the way হ্যাঁ এইরকম তোমাদেরকে দুজন মালগুলোকে দেখাচ্ছি এরকম এই যে মহারাজ আর আর একজন হচ্ছে পেছনে হাঁটছে মতো ও এখন নিজের ইয়েতে ও তার আগে বলি আমার আসতে লেট হয়েছে বলে এই দুজন আমাকে ছাড়া মুর মশালাম খেয়েছে আর কন্টিনিউসলি আমাকে শোনাচ্ছে খেয়েছি এদিকে খেয়াল নেই যে আমি না খেয়ে আছি টেনশন আমি না খেয়েছি হ্যাঁ, দেখো দেখো এনিওয়ে রাস্তা পার হচ্ছি তারপর বাকি গল্প করছি তাই না জানি না কি করবো চার্চ বন্ধ মিউজিয়াম বন্ধ আচ্ছা, আচ্ছা। ওই রাখো সব বন্ধ কথা হচ্ছে বিল্লা subscribe channel uh of course totally mad girl জানোয়ার জানোয়ার 1000 rupees on food এই চল ফট আমাকে বাপ কি আম্বানি নাকি এ ভাবে আমার বাবা আম্বানি তো পয়সা খরচা করবো ওটা আমার ফ্যামিলির জন্য তোর জন্য না বলো টাটা বাই বাই পরে রেকর্ড করবো রাস্তা ক্রস করলাম কোন দিকে চার্চ বন্ধ মিউজিয়াম বন্ধ সব কিছুই বন্ধ খোলা আছে এইটা বিল্লা প্যালেটোরিয়াম দেশ ওয়ান লাইন প্রচুর লাইন প্রচুর হিন্দি আছে হিন্দি ইংলিশ কটার ইংলিশ কটার ও মা কাজ করি ভিডিও ভিডিওটা বানিয়ে তো ভিডিও বানাতে তো ময়দানে হবে তাই না হ্যাঁ তো কতক্ষণ এই তো সামনে কত দূর অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম এনজয় করতে কিন্তু কি করব সবই তো দেখছি বন্ধ এটা একমাত্র খোলা কিন্তু বিশাল লাইন অ্যাকচুয়ালি এরা না প্রচণ্ড কুর্তিতে রয়েছে চিকেনের ঠ্যাং মুর বসালাম চিবিয়ে রয়েছে না এখানে আমি যে এত মানে ক্রেভিংয়ে রয়েছি আমার খিদে পেয়েছে সেটা মানে নামা মানে কি বলবো we are I don't have money sorry whatever I have that's for my family দেখো আমার কাছে টাকা আছে সিক্স থাউজেন্ড কিন্তু আমার বাবা মার জন্য আমি নিজের জন্য টাকা খরচা করি না টোটালি হ্যাঁ, কনজিউস হ্যাঁ রে আমি কনজিউস আমি কনজিউস হলে একে আজকে তিনশো টাকা দিতাম না আর এর আগে 1000 টাকা পাইনি তো লাত মরবো না বুঝতে পারলি এ কি করবি বল না ভিডিও ভিডিও আরে ভিডিও করো না এটা আরে কতক্ষণ লাইন দেখো লাইন প্রচুর লাইন প্রচুর কি করব ভিডিও বানাবো দেখা যাক হ্যাঁ রে অনেক সস্তা আরে ধর বিল্লা দুশো টাকা করে টিকিট দরকার নেই মানে পার না দুশো টাকা দরকার নেই সেটা হ্যাঁ, দেখো ফর্টি টু বিল্ডিং দেখা যাচ্ছে আমরা এখন রয়েছি বেসিক্যালি ময়দানে কেননা সব জায়গা চার্চ বন্ধ মিউজিয়াম বন্ধ বিল্লে প্যালিটি আমি টিকিট দেখে পেট ভরে গেছে তো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের পেটিএম ইউপিআই আমার এই আগে চলো ওখানে দাঁড়িয়ে আছে তুমি যেখানে দাঁড়িয়ে সেটাও পটি আগে কোথায় মোটেও না সো সো দেখে চলতে হবে কারণ না আই ডোন্ট ওয়ান্ট টু একটা ঘোড়া উঠবে না I don't want to ride on horse sorry হ্যাঁ রে আমি কতই মোটা ডু আই ফ্যাট হ্যাঁ তো কি বলবো আজকে ছাব্বিশে জানুয়ারি বলে বছরে একটা বার নেতাজিকে নিয়ে নাটক কেন করে এরা কে জানে সারা বছর মনে রাখে না নেতাজি এ বছরের একটা দিনই নেতাজির নামে সব বন্ধ পতাকা কত কিছু করছে বাবা রে বাবা না এক্সপেক্ট করছি আজকের দিনটা বাট তাও আরে রে দেখো দেখো দেখো দেখো মানে আজকে ভিড় দেখো জাস্ট তোমাকে আজকে ভিড়গুলো দেখিয়ে দিই জাস্ট লোক इधर आओ इधर आओ মানে আজকে পুরো ময়দানের মাঠ পুরো ভর্তি এরা দুজন এ কি করছে জানি না এ ভাবছে আর কি খাবো না খাবো হুম কিরে সমীর পেট ভরে তো খেলি বেশ তাই না এই দেখো আমাদের হিরোকে দেখো ওরে বাবা ওফ ওফ ওফ ওফ যাক যাক যাক যাক এর এরকম ফটোশ্যুট করতে বিজি আমার প্রচণ্ড খিদে পাচ্ছে না ভগবানের কৃপায় আমার আজকে ওয়ালি ঠিকঠাক আছে ব্যাস আমি আজকে জাস্ট এত ভয় পেয়ে গেছিলাম আর ওয়ালিকে নিয়ে ওয়ালি থরথর করে কাঁপছিল মানে মানুষ কি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না আমার সিচুয়েশনটা আমি দেখে আমি কি ফেস করেছিলাম ও যাক এখন আমি হ্যাপি আছি যে আমার বাচ্চাটা ঠিক আছে বাবা তো অবভিয়াসলি ভিড় তো হবেই ছাব্বিশে জানুয়ারি বলে কথা তো হবে না madam give me your camera please কনজুস বলতে ধর look guys she's very very really conjuice she Hey! cannot give thousand rupees Hey, John! for restaurant Hey, I have 6,000 but that's only for my family. Okay. She cannot give I me. not even spend single penny myself. Okay, আমি আমার খরচা করিনি। Selfish. হ্যাঁ হ্যাঁ selfish. Selfish giant If I were selfish then I already gave you 300 and also previous 1000 okay So cheap, so cheap. so cheap so cheap laser chips খাইয়ে দে cheap ha আহ। দেখো দেখো দেখো হ্যাঁ, ও থেকে না না না না না কিছু হবে না এই চল না কোথাও খেয়ে আসি হ্যাঁ, এই আমার কাছে পয়সা নেই চুলের কি ব্রাদার টু আমাদের অলমোস্ট এখানে ফটো সেশন ভিডিও থেকে শুরু করে খেলামেলা রিলস ফিলস যা যা হয় ফটো সব হয়ে গেছে তার আগে দেখা এখানে আমি এতক্ষণ ধরে এসে ফটো তুলছিলাম প্রচণ্ড কিউট একজন ডগি নতুন বন্ধু দেখাচ্ছি তোমায় দাঁড়াও আর কাছে এই দেখো এই কি করছিস আর কাছে আয় আর কাছে আসো আচ্ছা আছো এই দেখো এই দেখো এই যে এইটা আয় আয় আচ্ছা এই দেখো এই দেখো এই দেখো এই হ্যালো বলো আমার ভিউয়ার্সগুলোকে হ্যালো বলো আমি তোমার নাম রেখেছি ভোলু হ্যাঁ এই এটা ভোলু ওই দেখো কি ওটা এখন একে আদর করছি বাড়ি যাব ওয়ালি হাতে গন্ধ শুকে যা খেপান খেপবে আমার দুটো আমার বয়ফ্রেন্ড আর আমার দাদা মানে দাদা কাম ভাই বলবো ওকে সে এখন ফটো সেশন হচ্ছে প্রচন্ড কিউট দেখো কত আদরের না আমার কাছে আর আসবি আমার কাছে আমার কাছে কপাল খারাপ যে আমার কাছে কোনো বিস্কুট নেই যে আমি এদেরকে খাওয়াবো বাবু বাবু এই বাবু এই দেখো আমার জন্য আমার ওই দেখো তোমাকে আমি দেখাতে পাচ্ছি না খুব খিদে পেয়েছে আমি জানি না মালগুলো হয়তো ঢপ দিচ্ছে কিনা যে মুরগ মাসাল্লাম খেয়েছে ভগবান জানে এই আমি এখন যাচ্ছি ঠিক আছে আমি এখন ফিটে বই তো এখন যাচ্ছি ঠিক আছে ও এই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওই গাছের পেছনে দুজন ওই যে ওই যে ওই যে <laughs> ওরাই ফটো সেশন এখনও করে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা লাগছে এবার আমি যাব গিলব কোন রেস্টুরেন্টে যাব এখনও ডিসাইড হয়নি দেখি না বাড়ি পালাই না না না না না খাবো দাবো দেন বাড়ি পালাবো ওকে সো এদের ফটো সেশন এখনও শেষ হয়নি এখনও হয়েই চলেছে আহা হা এদের ফটো সেশন কবে শেষ হবে জানি না দেখো যাই হোক আমি খেয়ে নিই খেয়ে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের দেখাবো কি কি কোন রেস্টুরেন্টে গেছি বা কি কি অর্ডার করেছি চুলের কি অবস্থা দেখ চলো বাই সরি হয়ে গেছে খেতে খেতে ভুলে গেছি খাবারের ভিডিও তোলার জন্য কিছু করার ছিল না মানে খেতে এত বিজি ছিলাম তো গেছিলাম সেংঘাইতে ওকে তো রাস্তা পুরো ফাঁকা মনে হচ্ছে না কি আবার লকডাউন শুরু হয়ে গেছে এমনই ফাঁকা জানি না কেন এই ছাব্বিশ জানুয়ারি তাই না <coughs> তুমি ঘুমাও এ ঘুমি পড়েছে লক্ষ্যই রাখলাম ভালো লাগছে না এমনিতে আমার কোয়ালিটি নিয়ে আমি চিন্তায় ছিলাম আমার ব্লগ ইচ্ছা করলো না তাও চলো আজকে দিনটা এটাই থাকবে নেক্সটবার যখন ভিডিও আসবে তখন নতুন ভিডিওই বানাবো তখন ব্লগ দেবো না পরবর্তী স্টেশন দমদম প্ল্যাটফর্ম বাঁদিকে अगला স্টেশন দমদম প্ল্যাটফর্ম বাইক